কেন জানি না মিষ্টি এ ব্যথা থাকছি খেয়ালে ভাবছি তোর কথা তোর প্রেমের বৃষ্টিতে হাতকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত না নিঝুম রাতের পরি তুমি নিঝুম রাতের পরি সহজে তো বাতাসে বাসি বাজে না চলো দিয়ে রূপ কথা তোমাকে শোনা